যারা সৌদি আরবের আলেমদের গালি দেয় সমালোচনা করে তাদের বক্তব্য শোনা যাবে কি আপনার উত্তর দেবতে শোনা যাবে কি না হ্যাঁ দরকার না এটা এটা উত্তরের বলে সুদা কথা বলে এদের বক্তব্য শোনা হারাম কথা বুঝতে পারলেন সৌদি আরবের আলেমরা শেখরা পন্ডিত আলেম আমি সবাই সবার কথাই বলছি না যদি সৌদি আরবের সব আলেমের কথাই বলি তাদের মধ্যে কেউ তো বেজাতিও থাকতে পারে থাকতে পারে না তো আমি তাদের কথা বলছি না অধিকাংশই সৌদি আরবের আলেম তারা বড় বড় পন্ডিত মানুষ আলহামদুলিল্লাহ যেমন গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ রহমাহুল্লাহ অন্ধ মানুষ কিন্তু আল্লাহ তাকে এত এলেম দিয়েছিলেন আসলে গালি দেওয়ার মূল কারণ হলো এরা সব মূর্খ এই মূর্খ গুলো তাদের এলেম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ যদি শেখবিন বাজের বই পড়া যোগ্যতা থাকত শেখ আলবানির বই পড়ার যোগ্যতা থাকত শেখ হুসাইমিন রাহিমাহমুল্লাহ এই সমস্ত ব্যক্তি বর্গের এরকম ইমাম তারা এদের বই পড়ার যদি জ্ঞান থাকতো যোগ্য থাকতো এই সমস্ত আলেমদেরকে তারা কখনো গালি দিতে পারত না আর একটা জিনিস মনে রাখবেন যারা এই সমস্ত বিজ্ঞ ওলামায়কেরা মহাদ্দিসদের ফকিদেরকে শেখ উসাইমিন সম্পর্কে ওলামায়কেরাম বলছেন যে তিনি তার জ্ঞান পাই ইবনু তাইমের মতো জ্ঞান এত যোগ্য ফকি তিনি আল্লাহ অথচ তার তাদেরকে গালি দিচ্ছি আসলে তাদের এলেম সম্পর্কে জানার যোগ্যতা আমাদের নাই আর যারা গালি দিচ্ছে কট্টর বেদাতি না হলে তারা ইখওয়ানি কথা মনে থাকবে এরা হলে ইখওয়ানি এরা হলে ইরানপন্থী ইরানকে ভালোবাসে কিন্তু সৌদি আরবকে ভালোবাসে না সারাক্ষণ সৌদি আরবের বিরুদ্ধে গালিগালাজ করে ওই যে এক বক্তা সিসকে বক্তা এলএম কালাম শরীয়ত সম্পর্কে কিছু জানে না মোহাম্মদ বিন সালমানকে বলছে কি ইহুদিদের এজেন্ট এই ইহুদিদের এজেন্ট বলে যেভাবে চিত্রিত করলো ওর কোনো এলেম কালাম আছে সৌদি আরবের বাচ্চা সম্পর্কে সৌদি আরব কী করতে চাচ্ছ কি জানে তুমি তো ওরা যদি ইহুদের দালাল হয় তুমি তো শিয়াদের দালাল শিয়া রাফেজিরা এরা হলো কাফের এরা হলো অমুসলিম আর তোমার চেয়ে যদি মোহাম্মদ বিন সালমান ইহুদিদের এজেন্ট হয় তা তোমার চেয়েও ভালো আছে কারণ ইবনু তাইমা রহিমাল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানদের বেশি খারাপ হলো শিয়া কিভাবে গালি দেয় সৌদি আরব পৃথিবীতে একমাত্র একটা রাষ্ট্র যেটা হলো বেলাদুল তাওহিদ তাওহিদের আবুল তাওহিদ তাওহিদ রাষ্ট্র তো তাকে না ভালোবেসে ভালোবাসে কাকে ইরানকে শিয়াদেরকে ভালোবাসে এরা হলো শিয়াদের এজেন্ট সবগুলো এক কথাই মনে রাখবেন যারা সৌদি আরবের শেখদের গালি দেয় আমেরিকার দালাল বলে তারপরে ইহুদি খ্রিস্টানদের গোলাম বলে এরা সব হলো শিয়াদের এজেন্ট এরা শিয়া রাজনীতিতে বিশ্বাসী এবং বাংলাদেশটাকে তারা শিয়া রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে চায় আহলাদিদের একটা সন্তান বেঁচে থাকতে এই বাংলাদেশকে শিয়া রাষ্ট্র বানানো যাবে না এটা মনে রাখতে হবে অত সহজ না শিয়াদেরকে সম্পর্কে আমরা চিনি শিয়াদেরকে আর এই সমস্ত মূর্খ বক্তাগুলো মনে রাখবেন এরা কোনোদিন শিয়াদের বিরুদ্ধে কোনো কথা বলবে না এই মারদুত শিয়ারা মা আয়েশাকে জেনাকারিনী মহিলা বলে থাকে এই শিয়ারা আবু বকারকে কাফের বলে ওমরকে কাফের বলে উসমানকে কাফের বলে তোমরা একটা ক্ষুদ্র দিতে পারো না যে সমস্ত বক্তা সৌদি আরবকে গালি দেয় তাদের মুখে কোনোদিন শিয়াদের বিরুদ্ধে কথা শুনবেন না ওরা কোনোদিন শিয়াদের বিরুদ্ধে বলবে না এরা হলো শিয়াদের এজেন্ট বাংলাদেশে ঘাপটি মেরে থেকে বাংলাদেশকে শিয়া রাষ্ট্র বানাতে চায় অথবা আমি বলবো তোমরা সাবধান হয়ে যাও আলেমদের গালিগালাজ করো না এক প্যারালাইসিস আছে বদমাস ও বলছে সৌদি আরবের আলেমরা হলো সব ইহুদিদের গোলাম এত বড় বড় আলেম আল্লাহ তাদেরকে গালি দেয় এদের যোগ্যতা না এলেম বুঝা আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন